এ তথ্য নিশ্চিত করেছে এক টুইটার পোস্টে সেন্টকম জানিয়েছে মেরিন ইয়ার গ্রাউন্ড টাক্স ফোর্স এবং marine air defence integrated system এই মহড়ায় অংশ নেয় গত সপ্তাহে সৌদি আরবের কোন এক স্থানে মহড়াটি অনুষ্ঠিত হয় সংকটকালে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের আশা নিয়ে এ মহড়া চালানো হয় ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে ছোট ড্রোনের ব্যবহার নিয়ে সেন্ট সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ ম্যাগেনজি উদ্বেগ প্রকাশ করার কয়েকদিনের মধ্যে মার্কিন সেনারা সৌদি আরবে ড্রোন মহড়া চালালো জেনারেল ম্যাকেনজি বলেছিলেন সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর কাছ থেকে চাপ সৃষ্টি হতে দেখেছে আমেরিকা এসব সংগঠন আমাদেরকে ইরাক থেকে বের করে দিতে চায় এবং সর্বশেষ তারা এ লক্ষ্যে অর্জন ছোট ছোট ড্রোন ব্যবহার করছে এর কিছু খুবই ছোট কিছু একটু সামান্য বড় তবে সবগুলোই প্রাণঘাতী সূত্র পার্টস টোডে এবার কানাডা ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি বিক্ষোভকারীরা কানাডার ব্যস্ততম সমুদ্র বন্দর পোর্ট অব প্রিন্স রোপার্টে ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেননি দেশটির বিক্ষোভকারীরা ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে জাহাজটি ভিড়তে বাধা দেন তারা খবর প্রেস টিভির বন্দরে যেন ইসরায়েলের জাহাজ ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ারফিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশ মুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে উত্তর আমেরিকার দেশগুলোতে এরই মধ্যে যে ব্লক দ্য বোর্ড আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরায়েলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন ভুল করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন নেতানিয়াহু দীর্ঘ বারো বছরের অভ্যাসের বসে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসে পড়লেন সদ্য ক্ষমতা হারানো ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তবে সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয় পরে তিনি আসনটি ত্যাগ করে নিজ নির্ধারিত আসনে বসেন খবর বিবিসির খবরে বলা হয় নির্বাচনে হেরে বারো বছরের প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরতে হয়েছে নেতানিয়াহুকে কিন্তু সোমবার পার্লামেন্টে গিয়ে তিনি হয়তো এক যুগের অভ্যাস ভুলতে পারেননি তাই আনমনেই হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসে পড়েন তবে সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করার জন্য অনুরোধ করা হলে তিনি তার জন্য নির্দিষ্ট আসনে গিয়ে বসেন উল্লেখ্য নির্বাচনে জিতে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা উনপঞ্চাশ বছরের নাফতালি বেনেট গাজায় আবার ইসরায়েলি হামলা গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিরা দক্ষিণ ইসরায়েলের উস্কানিমূলকভাবে বেলুন ওড়ানোর পর বুধবার ভোর রাতে এই হামলা চালানো হয় বলে ইসরায়েলের সামরিক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা হামাসের কম্পাউন্ডগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল জানায় তারা আবারও হামলা চালানো সহ সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি রয়েছে তারা জানায় বেলুন ওড়ানোর প্রতিক্রিয়া হিসেবে তারা এবারে হামলা চালিয়েছে গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় কি ধরনের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সংস্থা এএফপিকে জানায়, হামলার অন্যতম টার্গেট ছিল খান ইউনিসের একটি স্থাপনা। হামাসের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে, জেরুজালেমের ওপর তাদের অধিকার ও পবিত্র ভূমিগুলোর রক্ষার চেষ্টা চালিয়ে যাবে। গত একুশে মে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর এটাই বড় ধরনের বিমান হামলা। এগারো দিনের ওই যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়। এদের এদের মধ্যে অন্তত ছেষট্টি জন শিশু আর হামাসের রকেট হামলায় বারো ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলে নাফতালি বেনেট জোট সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই গাজায় প্রথম হামলা ইসরায়েলের নতুন সরকার সোমবার অধিকৃত পূর্ব জেরুজালেমে উগ্র জাতীয়তাবাদী ও বসতি স্থাপনকারী গ্রুপগুলোর প্রচারণামূলক শোভাযাত্রাও অনুমোদন করেছে ফিলিস্তিনিরা এর প্রতিবাদ করেছে মঙ্গলবার তদাকথিত পতাকা মিছিলের প্রতিবাদে গাজায় শত শত ফিলিস্তিনি রাস্তায় নামে উনিশশো সালে ইসরায়েলের পূর্ব জেরুজালেম খাদ্যখল উদযাপন বার্ষিকী উপলক্ষে ইসরায়েলিরা ওই শোভাযাত্রার আয়োজন করেছে একটা নতুন অবস্থানে ক্ষিপ্ত বেইজিং বিপাকে ইউরোপ ব্রাসেলসে এই সামরিক জোটের শীর্ষ সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতির পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের সাথে চীনের এক তীব্র সামরিক প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে এটিকে এটিতে চীনকে বড় সামরিক হুমকি হিসেবে বিবেচনার পাশাপাশি দেশটির আচরণকে ন্যাটো জোটের জন্য এক ধারাবাহিক চ্যালেঞ্জ বলে বর্ণনা করা হয় ন্যাটো জোটের এই বিবৃতিকে চীনকে সাংঘাতিক ক্ষিপ্ত করেছে চীনের কমিউনিটিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকায় এ নিয়ে মঙ্গলবার যে দীর্ঘ সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে তাতে ন্যাটোর এই বক্তব্যের কঠোর সমালোচনা করা হয় চীন বলছে তাদের শান্তিপূর্ণ উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত সামরিক জোটটির ইতিহাসে চীনের বিরুদ্ধে এতটা কঠোর ও বিরোধপূর্ণ অবস্থান গ্রহণের নজির নেই। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর উনিশশো সালে এর লক্ষ্য ছিল মূলত সে সময়ের অপর পরাশক্তি সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা এরপর দীর্ঘ কয়েক দশক ধরে ন্যাটোর সব সামরিক কৌশলের কেন্দ্রে ছিল সোভিয়েত ইউনিয়ন যাতে করে ইউরোপে তাদের প্রভাব বিস্তার চেষ্টা ঠেকিয়ে দেওয়া যায় ন্যাটোর সামরিক কৌশলে ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে এখনো মুখ্য হুমকি বলেই দেখা হয় কিন্তু এই প্রথম সেখানে চীনকে বিরাট বড় হুমকি হিসেবে সামনে আনা হয়েছে যদিও ইউরোপের কাছাকাছি কোথাও চীনের কোনো রকম সামরিক উপস্থিতি এখনো নেই ব্রাসেলসের শীর্ষ সম্মেলন থেকে ন্যাটো জোটের পক্ষ থেকে যে যৌথ ইশতেহার প্রকাশ করা হয়েছে তাতে চীনকে এক বড় সামরিক হুমকি হিসেবেই তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে চীন তার পরমাণু অস্ত্রের সংখ্যা অনেক দ্রুত গতিতে বাড়াচ্ছে চীন যেভাবে তার সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে সেটা গোপন রাখার চেষ্টা করছে একই সাথে তারা রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা শুরু করছে নেটোর বিচারে চীনের এসব আচরণ এখন তাদের জন্য এক সিস্টেমেটিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি দেন, সামরিক এ প্রযুক্তিগত সক্ষমতার বিচারে চীন এখন ন্যাটোর খুব কাছাকাছি চলে এসেছে, তবে তিনি একথাও বলেছেন চীনের সাথে তারা একটা নতুন স্নায়ুযুদ্ধের সূচনা করতে চান না। ব্রাসেলসের সম্মেলন থেকে যে ইশতেহারটি প্রকাশ করা হয় তা তিরিশটি সদস্য দেশের সাথে আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন সামরিক বাজেটের দিক থেকে যুক্তরাষ্ট্রের পর চীন দ্বিতীয় স্থানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এখন চীনের তারা তাদের পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়ে চলেছে তারা আরো আধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ জাহাজ তৈরি করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে চীন এখন বিশ্বের একটি বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি চীনের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে বড় তাদের সামরিক বাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা বিশ লাখেরও বেশি চীন তাদের অঞ্চলের বাইরে অন্যান্য মহাদেশেও যেভাবে প্রভাব বাড়াচ্ছে বিশেষ করে আফ্রিকায় তা নিয়েও পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন সেখানে চীন কয়েকটি সামরিক ঘাঁটিও স্থাপন করেছে ব্রাসেলসের সম্মেলনে স্টোলটেনবার্গ বলেছেন চীন আমাদের শত্রু নয় কিন্তু ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে চীন আমাদের অনেক কাছে চলে আসছে চীনকে আমরা সাইবার স্পেসে দেখতে পাচ্ছি তাদেরকে আমরা আফ্রিকায় দেখতে পাচ্ছি একই সাথে তারা আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও বিনিয়োগ করছে কাজেই ন্যাটোকে একটি জোট হিসেবে এসবের মোকাবেলা করতে হবে চীন সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্য সাগরে তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তাদের জাহাজ আর্কটিক অঞ্চলের ভেতর দিয়েও গেছে রাশিয়ার সাথে তারা যৌথ সামরিক মহড়া চালিয়েছে যেটা বলতে গেলে একেবারে ন্যাটোর দৌড়গোড়ায় ইউরোপে তারা অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোর মালিক এর মধ্যে গ্রীষেও একটি বন্দর রয়েছে চীনের যে বিনিয়োগ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ সেটি হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক চীনের হোয়াইয়ে পুরো আফ্রিকা মধ্যপ্রাচ্য ইউরোপ জুড়ে তাদের ফাইভ জি নেটওয়ার্ক প্রযুক্তি চালু করার চেষ্টা করছে ন্যাটো এটা নিয়ে বিশেষভাবে চিন্তিত এরকম গুরুত্বপূর্ণ একটি টেলিযোগাযোগ অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ চীনের হাতে থাকলে সেটার পরিণাম কি হতে পারে নেটোর যৌথ ইশতেহারের পরপরই ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন থেকে টুইটারে একটি বিবৃতি দেওয়া হয় এতে চীন অভিযোগ করেছে যে নেটো জোটের তরফ থেকে চীনে শান্তিপূর্ণ উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে চীন এমন এক প্রতিরক্ষা নীতিতে বিশ্বাসী যা আত্মরক্ষামূলক এতে আরও বলা হয় চীন কারো জন্যই সিস্টেমেটিক চ্যালেঞ্জ হতে চায় না কিন্তু এরকম কোনো সিস্টেমেটিক চ্যালেঞ্জ যখন আমাদের কাছে চলে আসবে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব না চীন আরও বলেছে তারা যেভাবে তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছে সেটা ন্যায্য ও যুক্তিসঙ্গত এটি তারা করছে স্বচ্ছতার সাথে খোলাখুলি চীনের উন্নয়নকে যুক্তিসঙ্গতভাবে দেখার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে এগুলো তাদের বৈধ স্বার্থ অধিকার ন্যাটোর উচিত নয় এগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের সামরিক জোটের রাজনীতি হাসিল করা কারণ এতে করে সংঘাত ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় উস্কানি দেওয়া হবে তবে চীনের গ্লোবাল টাইমস পত্রিকায় মঙ্গলবার যে সম্পাদিক প্রকাশ করা হয়েছে সেটিতে আরও কঠোর সমালোচনা করা হয়েছে ন্যাটোর বক্তব্যের এটি শিরোনাম ওয়াশিংটনের রাজনৈতিক স্বার্থে ন্যাটোর সদস্য দেশগুলোকে ব্যবহার করা উচিত নয় গ্লোবাল টাইমস চীনের কমিউনিটিস পার্টির পিপলস ডেইলি পত্রিকা গ্রুপের একটি প্রকাশনা সম্পাদকীয়তে চীনা সরকারের মতামত মতোই তুলে ধরা হয় ওই সম্পাদকীয়তে বলা হয়েছে ওয়াশিংটন আসলে চীনের সাথে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য ন্যাটোর মতো একটি সামরিক জোটকে ব্যবহার করছে ন্যাটো সম্মেলন থেকে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যাচার ন্যাটোর বেশিরভাগ সদস্য দেশ আসলে চীনের সাথে তাদের মত পার্থক্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবেই মীমাংসা করতে চায় এতে আরও বলা হয় চীনকে সামরিক জয় করার কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলেই মনে করা হয় কারণ চীন পরমাণু শক্তিধর একটি দেশ যুক্তরাষ্ট্র চায় চীন চীন-মার্কিন দ্বন্দ্বকে আরও তীব্র করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর মধ্যে ঐক্য বাড়ানো, যাতে চীনকে বিচ্ছিন্ন করার মাধ্যমে পিষে ফেলা যায়, সূত্র বিবিসি। আজারবাইজান সফরে এরদোগান মুক্ত অঞ্চল পুনর্গঠনে ভূমিকা রাখতে চায় তুরস্ক আজারবাইজানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে তুরস্ক এর ওই অংশ হিসেবে তুরস্কের president Recep Tayyip Erdogan Azerbaijan সফরে গেছেন আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া আজের এই ভূখণ্ড শোষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আঙ্কারা আজ তিনি সোসা এলাকা পরিদর্শন করেন, এই সফরেই শোষা পুনর্গঠন ইস্যুতে চুক্তি সই হচ্ছে, আঠাশ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে ঐতিহাসিক সোসা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে শহরটি পরিদর্শন করলেন এরদোগান। এছাড়া এই সফরে এরদোগান উপস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজেরি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভও উপস্থিত থাকবেন। গত বছর তুরস্কের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান। স্ত্রী ছাড়াও এরদোগানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, তুর্কি সরকারের যোগাযোগ পরিচালক ফাহরেতিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির মুখপাত্র ওমর সেলিক এবং নেটো পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে তুর্কি প্রতিনিধি দলের প্রধান ও ওসামান আকানবাক সূত্রপার স্টোডে